হেমা পাইলেন কি পরিয়া ওরে মাথায় লম্বা চুল রাখিয়া নাতি হাতে ঘুরে হেমা পাইলেন কি পরিয়া আবার ভক্ত বিন্দু লয়া বাবাই কোল কি টানে ভক্ত বিন্দু লয়া বাবাই কোল কি টানে লোকে বলে বাবার সব জানে লোকে বলে ওরে বাবার মনে ফুর্তি হয় ভারী বছর রূপে পাই যদি সুন্দরী নারী কিছু লেনা দেনা করে বাবার অতি গোপনে লেনা দেনা করে বাবার অতি গোপনে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব বাবার যত ধান্দা বিক্রি আসলে বাবাই আমার পকেট পূজারি ওরে বাবার যত ধান্দা বিক্রি আসলে বাবাই আমার পকেট পূজারি ওরে কর্মকাণ্ড যেই খাডলায় আকাশ দেওয়ানে বাবার কর্মকাণ্ড যেই খাডলায় আকাশ দেওয়ানে লোকে বলে বাবা নাকি

লোকে বলে বাবাই নাকি সব